একাদিন হাকারা নিভেছে আলো তুই নেই কেউ নেই লাগছে না ভালো একাদিন ফাঁকারা নিভেছে আলো তুই নেই কেউ নেই লাগছে না ভালো ধরে নাম কত দূরে ভাসা যায় আমি চাইছি তবু পারছি না তো থামাতে আমার একাদিন ফাঁকারা নিভেছে আলো তুই নেই ঘুম আসে কি রাত্রি হলে আমিও সেই প্রশ্ন হয়ে থাকছি জলে জানি না তোর ঘুম আসে কি রাত্রি হলে আমিও সেই প্রশ্ন হয়ে থাকছি জলে তোর নাম না জানা অভিমানে কত দূরে ভাষা যায় আমি চাইছি তবু পারছি না তো থামাতে আমার একাধিক আকারা নিভেছে আলো জানে কত দূরে ভাসা যায় আমি চাইছি তবু পারছি না তো থামাতে আমার